আমি আপনাদেরকে ইউরোপ নিয়ে যেতে পারবো কিনা অবশ্যই পারবো বাট কিছু শর্ত আছে ওয়েট ওয়েট ওয়েট কমেন্টস করা শুরু করবেন না কারণ আপনার ভিডিওটা শেষ পর্যন্ত না দেখেই কমেন্টস করা শুরু করেন আর যারা আমাকে সবসময় বিভিন্ন সব প্রশ্ন করেন আমার মোবাইল নাম্বার চান তাদেরকে একটা রিকোয়েস্ট করবো যে আমি আমার ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি আমার ফেসবুকের পেজের লিঙ্কটা দিয়ে দিব এবং আমার ইনস্টাগ্রামের লিঙ্কটাও দিয়ে দেবো ইচ্ছা করলে আপনারা সেখানে আমাকে ফলো করতে পারেন সেখানে আমাকে কমেন্টস করতে পারেন আমি আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো এখন আমি আপনাদেরকে ইউরোপ নিয়ে যেতে পারবো কিনা অবশ্যই আমি ডিসেম্বরে যাচ্ছি ইউরোপে আপনারা যদি কেউ যেতে চান আমার সাথে যেতে পারেন অথবা আপনারা যদি কারোর সাথে আমাকে নিয়ে যেতে চান আপনারা নিয়েও যেতে পারেন এখন ইউরোপ যাওয়ার কিছু শর্ত আছে শর্তগুলো কি সেটা বুঝবো আগে এবং সেখানে আমি আপনাদের কি কি ধরনের হেল্প করতে পারবো সেই বিষয়ে আলোচনা করব শর্তটা হচ্ছে আপনাকে অবশ্যই ভিসা থাকা লাগবে এবং ভিসাটা দেওয়ার মালিক হচ্ছে যে দেশে আপনি যাবেন সেই দেশের অ্যাম্বাসি আপনাকে ভিসা দিতে পারবে আপনার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য যে যে ডকুমেন্টসগুলো লাগবে ডকুমেন্টসের মধ্যে লাগবে আপনার এনওসি লেটার সেটা আসলে আমি আপনাকে হেল্প করতে পারবো না সেই বিষয়ে আমার একটা ভিডিও বানানো আছে সেটা ইচ্ছা করে দেখে নিতে পারেন সেটা আপনার কোম্পানি থেকে অবশ্যই নিয়ে নিতে হবে সেটা একটা ম্যান্ডেটরি ডকুমেন্ট যারা মিডিল ইস্টে চাকরি করেন তাদের কোম্পানির কাছ থেকে আপনারা এই ডকুমেন্টসটা নিয়ে নিতে পারেন এরপরে যে ডকুমেন্টসগুলো লাগে সেই ব্যাপারে আমি আপনাদেরকে কমপ্লিটলি হেল্প করতে পারবো যেমন আপনার ফর্মটা ফিল আপ করে দেওয়া লাগতে পারে সেই ক্ষেত্রে আপনারা যদি হেল্প চান সেক্ষেত্রে আমি আপনাদেরকে হেল্প করতে পারবো তারপর আপনার ইন্স্যুরেন্স করা লাগবে সেই ইন্স্যুরেন্স করার ব্যাপারে যদি কোনো হেল্প লাগে সেটাও আমি করে দিতে পারবো তারপর আপনার হোটেল বুকিং করা লাগবে সেই হোটেল বুকিংয়ের ব্যাপারে যদি কোনো হেল্প লাগে সেটাও আমি করে দিতে পারবো তারপর আপনার যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনি যেখানে অ্যাপ্লিকেশন করবেন যে এম্বাসিতে অ্যাপ্লিকেশন করবেন সেখানে যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সেই অ্যাপয়েন্টমেন্টও আমি আপনাদেরকে নিয়ে দিতে পারবো তার সাথে সাথে আরও কিছু ডকুমেন্টস যেগুলো লাগে যেমন আপনার এয়ার টিকিট বুক করতে হয় সেটা আমি ইচ্ছা করলে আপনাদেরকে করে দিতে পারবো বাট আপনার যে ডকুমেন্টসটা আপনার জন্য ম্যান্ডেটরি সেটা হচ্ছে আপনাকে অবশ্যই আপনার কোম্পানি থেকে এনওসি লেটার নিতে হবে এখন যে যে কোম্পানি আপনাকে এনওসি লেটার দিতে চায় না বা তারা জানে না যে এনওসি লেটারটা কীভাবে দিতে হয় তারা ইচ্ছা করলে আমার ভিডিওটা দেখে নিতে পারেন এবং ভিডিওটা দেখার পরে সেরকম একটা এনওসি লেটার আপনি যে কোনো একটা কম্পিউটার সেন্টারে গিয়ে বানিয়ে নিয়ে আপনার কোম্পানির যে অথরাইজ পার্সন আছে তার মাধ্যমে আপনি তার সিগনেচার তার সিলটা নিয়ে নিলে সেটা অ্যাজ এ এনওসি হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন সেইটা যদি হয়ে যায় আমি বাকি যে ডকুমেন্টসগুলো আপনার রিকোয়ারমেন্ট সেটা আমি আপনাদেরকে হেল্প করতে পারবো বা সেটা আপনাদের যদি প্রয়োজন হয় আমি বুক করে দিতে পারবো আপনার অ্যাপ্লিকেশনটা ফর্মটা ফিল আপ করে দিতে পারবো তারপর আপনি অ্যাপ্লিকেশন করলে আপনি যদি ভিসা পান তাহলে অবশ্যই আপনি আমার সাথে যেতে পারবেন আদারওয়াইজ আমি আপনাদের সাথে কিভাবে নিয়ে যাব সেটা বলেন এই ভিডিওটা আসলে বানানোর যে মেইন উদ্দেশ্য মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমি গত এক সপ্তাহ পনেরো দিন পর্যন্ত মানুষের বিভিন্ন রকমের মেসেজ পাই যারা আমি আমাকে বিভিন্ন সময় টাকা অফার করতেছেন যে তাদেরকে আমি নিয়ে যাব ইউরোপে আসলে আপনারা আমাকে কেন আননেসেসারি টাকা অফার করে এবং সেটা ছোটো মোটো অ্যামাউন্ট না তারা পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার রিয়াল আমাকে অফার করতেছেন যে আমি যদি তাদের ভিসা করিয়ে দিতে পারি তারা আমাকে পঁয়ত্রিশ হাজার রিয়াল দেবে পঁয়ত্রিশ হাজার রিয়ালে বাংলাদেশি টাকা প্রায় আট লাখ টাকার মতো হয় সেই টাকা দেওয়ার জন্য তারা রেডি আমাকে শুধুমাত্র ভিসা দেওয়ার জন্য এখন প্রশ্ন হচ্ছে যে ভিসা দেওয়ার তো আমি কেউ না ভাই ভিসা দেওয়ার ক্ষমতা রাখে একমাত্র যে দেশে আপনি অ্যাপ্লিকেশন করবেন সেই দেশের অ্যাম্বাসি সুতরাং আপনি কেন শুধু শুধু মানুষকে টাকা অফার করতেছেন এরকম অনেক মানুষ আছে যারা এরকম টাকা বা এই ধরনের ধান্দাবাজি করার জন্য বসে আছে আপনি যদি তাদের কাছে অফার করেন তারা কিন্তু আপনার ঠিকই আপনার কাছ থেকে টাকা নিয়ে নেবেন এবং আপনার টাকাটাকে শুধু শুধুই সে নষ্ট করবে আপনার ভিসা দেওয়ার মালিক একমাত্র অ্যাম্বাসি এবং সেটা আপনাকেই অ্যাপ্লিকেশন করতে হবে আপনাকে যদি কাউকে টাকা দেনও ধরেন আপনি যদি আমাকে টাকা দেনও সেক্ষেত্রে আমি তো আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবো না সাবমিট তো আপনাকে যে করতে হবে সুতরাং আপনি কেন টাকাটা দিবেন মানুষকে তো আমি আপনাদেরকে বলবো যারা আমার সাথে ইউরোপ যেতে চান বা আমি নিয়ে যেতে পারবো কিনা সেই কথা যারা আমাকে জিজ্ঞেস করেন তাদেরকে ক্লিয়ারভাবে একটু একটা বিষয় বলতে চাই সেটা হচ্ছে যে ভিসা দেওয়ার মালিক কিন্তু কেউ না ভিসা দেওয়ার মালিক হচ্ছে একমাত্র যে দেশে আপনি যাবেন সেই দেশের অ্যাম্বাসি তো ভিসা তারাই দিবে ভিসা দেওয়ার পরে আপনি ইচ্ছা করলে আমার সাথে ট্রাভেল করতে পারেন অফকোর্স আপনি আমার সাথে ডিসেম্বরে যেতে পারেন বা আপনি যদি পরেও যেতে পারেন যেতে চান আপনি যেতে পারেন সেক্ষেত্রে কেউ কেউকে নিয়ে যাওয়ার প্রয়োজন হয় না আপনি ইচ্ছা করলে আমাকেও নিয়ে যেতে পারেন তো আমি আপনাদেরকে একটা যে বিষয় রিকোয়েস্ট করবো যে আপনারা এরকম মানুষকে অফার না করে টাকা পয়সার ব্যাপারে অফার না করে আপনি সরাসরি অ্যাপ্লিকেশনটা করেন আপনি ভিসা না পেলেও আপনার হয়তো পাঁচ ছয়শো রিয়াল খরচা হবে বা নষ্ট হবে সেক্ষেত্রে আপনি একটা জিনিস বুঝতে পারলেন যে আসলে টাকা ছাড়া মানুষকে টাকা না দিয়েও আপনি ভিসা অ্যাপ্লিকেশন করতে পারেন আপনি না পারলেও যদি ভিসা নাও পান সেখানে তো মেনশন তো করা থাকবে যে আপনি কেন ভিসাটা পাইলেন না ভিসার আপনার কোনখানে সমস্যা ছিল কোন কোন ডকুমেন্টসটা আপনার কালেকশন করা দরকার সেই জিনিসটা যখন আপনি বুঝতে পারবেন তখন পরবর্তীতে আবার আপনি অ্যাপ্লিকেশন করলে সেক্ষেত্রে আপনি ভিসা পেয়ে যাবেন শুধু শুধু এরকম মানুষকে এতগুলো টাকার অফার করে বা এই ধরনের টাকা যারা নিয়ে বিভিন্ন সময় ভিসা প্রসেসিংয়ের জন্য করে আমি বলবো তাদের কাছে আপনারা যাবেন না তাদের কাছে না গিয়ে আপনি ইচ্ছা করলে নিজেও আসলে এই ভিসা প্রসেসিংটা করতে পারেন সেই ভিসা প্রসেসিং করার ব্যাপারে আমার বিভিন্ন রকমের ভিডিও বানানো আছে কি কি ডকুমেন্টস আছে লাগবে সেই ডকুমেন্টসের উপরেও বিভিন্ন ভিডিও বানানো আছে ইচ্ছা করলে সেখানে দেখে নিতে পারেন আর যারা এই ধরনের ব্যবসা করেন অর্থাৎ যারা এই ধরনের টাকা নেওয়ার পরে ভিসা প্রসেসিং করে তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভাই আপনি যদি পারেন তাকে কোনোভাবে উপকার করতে অবশ্যই করবেন সবিনয় অনুরোধ করবো যে আপনি তাদেরকে উপকার করেন বাট হ্যাঁ আপনার যদি সেক্ষেত্রে কোনো কিছু টাকা খরচার টাকা লাগে অর্থাৎ আপনি একটা কাজ করে দেবেন আপনার সময় দেবেন সেক্ষেত্রে যদি আপনি কোনো টাকা নিতে চান নিতে পারেন বাট অ্যামাউন্টটা পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার রিয়ালটা অনেক বেশি হয় একটা মানুষকে যারা মেডেলিস্টে থাকে তাদের পঁয়ত্রিশ চল্লিশ হাজার ইনকাম করতে পারে দেড় দুই বছর লেগে যায় সুতরাং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা যারা এই ধরনের প্রসেসিং করে দেন ভিসার তারা তাদের কাছ থেকে ম্যাক্সিমাম পাঁচ থেকে দশ হাজার তাদের কাছ থেকে নেন আমি মনে করি সেটা আসলে অ্যানাফ যদি আপনি তাদের প্রসেসিং করে দিতে পারেন অবশ্যই আপনি একটা ভালো কাজ করতেছেন যদি তাদের জন্য আপনি ভিসা প্রসেসিং করে দিচ্ছেন বাট অ্যামাউন্টের যদি হয় পঁয়ত্রিশ বা চল্লিশ হাজার রিয়াল সেটা আসলে এক্সট্রিমলি অনেক বড় একটা অ্যামাউন্ট সেটা একটা গরিব মানুষ বা যারা ইস্টে থাকে যারা কম বেতনে চাকরি করে তাদের জন্য অনেকটা বড় বিষয় আর যদি বেশি বেতনও পায় আপনি এত টাকা তো আপনার খরচা হয় না আপনি কেন এত টাকা নেন অ্যাম্বাসিতে বা যারা ভিসা প্রসেসিং করে ওদের ওখানে খরচা ম্যাক্সিমাম পাঁচ থেকে ছয়শো রিয়াল আর যদি আপনি টিকিটের কথাও বলেন টিকিট হয়তো বা আপনার এক থেকে দেড় হাজার অথবা দুই হাজার রিয়াল লাগবে তো ইন টোটাল আপনি যদি পাঁচ হাজার বা ছয় হাজার রিয়াল নেন সেটা আমি মনে করি ঠিক আছে বাট তার বেশি নিলে আসলে সেটা জুলুম করা হয় যারা এই ধরনের জুলুমের কাজ করেন আপনারা এই কাজ থেকে বিরত থাকবেন আর যারা ইউরোপ যেতে চাচ্ছেন ঘোরার জন্য তাদেরকে বলবো যে এই ধরনের মানুষের কাছে এতগুলো টাকা না দিয়ে আপনি ইচ্ছা করলে আপনি নিজের ভিসার প্রসেসিং আপনি নিজেও করতে পারবেন সেই ব্যাপারে আমি আপনাদেরকে বললাম যে আপনার এনওসিটা বাদে আপনার যত ধরনের যত ধরনের ডকুমেন্টস আছে আমি সেই ডকুমেন্টসগুলো আপনাদের করে দিতে পারবো আপনাদের যদি প্রয়োজন হয় আপনার ইচ্ছা করলে নিজেরাও করে নিতে পারেন একদম সিম্পল বিষয় আপনি হোটেল বুকিংটা অনলাইনে গিয়ে বুকিং ডট কমে গিয়ে করে নিতে পারেন সেটা দুই থেকে তিন মিনিটের কাজ তারপর আপনার ইন্স্যুরেন্সটাও সেম থিং আপনি অনলাইনে গিয়ে করে নিতে পারেন তো এই ধরনের ডকুমেন্টস করতে আপনার কারো কাছে যাওয়া লাগবে না আপনি যার কাজ মাধ্যমে এই কাজগুলো করাচ্ছেন তারাও কিন্তু আপনাকে এই ডকুমেন্টসগুলোই করে দিচ্ছে অর্থাৎ যে ডকুমেন্টসগুলো আপনিও পাঁচ মিনিটের মধ্যে করতে পারবেন সেই কাজটা তারা করে দিচ্ছে সুতরাং সেই কাজটা করে দেওয়ার জন্য আপনার কাছ থেকে হিউজ পরিমাণ টাকা নিচ্ছে তারা তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই ধরনের মানুষের প্রতারণার শিকার না হয়ে আপনারা নিজেরা নিজেদের কাজ করুন এবং আপনারা নিজেরা নিজেদের ডকুমেন্টসগুলো কালেক্ট করার চেষ্টা করুন ইনশাল্লাহ আপনি যদি ভিসা অ্যাপ্লিকেশন করেন ভিসা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সে যদি আপনার ভিসা প্রসেসিং করে দেবে সে আপনার কীভাবে প্রসেসিং করে দেবে সে এমন না যে আপনার স্যালারিটা অনেক বেশি দেখাতে পারবে বা আপনার অন্য জায়গা থেকে একটা এনওসি পেপার বানিয়ে দিতে পারবে যদি সেটা বানিয়ে দেয় সেটা হবে একটা ফেক ডকুমেন্ট এবং সেই ফেক ডকুমেন্ট যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে আপনি কিন্তু একটা বড় ধরনের অন্যায় করে করতেছেন এবং সেজন্য আপনার পানিশমেন্ট হতে পারে কারণ আমরা যারা মিডল ইস্টে থাকি আমরা জানি যে এই ধরনের দুই নম্বরের কাজের জন্য অনেক বড় ধরনের সাজা হতে পারে বা অনেক বড় ধরনের পানিশমেন্ট হতে পারে সুতরাং আপনার এই ধরনের কাজে না গিয়ে আপনি আপনার রিয়াল ডকুমেন্টসগুলো নিয়ে আপনি যদি অ্যাম্বাসি অথবা যারা ভিসা প্রসেসিং করে সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেখানে গিয়ে যদি সাবমিট করেন আমি মনে করি আপনার ভিসা হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকেই আছে সুতরাং আপনারা এইভাবে মানুষের টাকা দেওয়ার চিন্তাভাবনা না করে বা আমাকে বিভিন্ন সময় যারা টাকার অফার করেন আমাকে এরকম টাকার অফার না করে আপনারা যদি চান আমাকে এই ধরনের ডকুমেন্টস আমি অবশ্যই আপনাদের হেল্প করবো কোনো টাকা লাগবে না আপনার সে ব্যাপারে আর আপনারা ইচ্ছা করলে আপনারা নিজেরাই অ্যাপ্লিকেশন করতে পারেন আমি আশা করি আপনাদের আসলে বিষয়গুলো ক্লিয়ার করতে পেরেছি আর আর একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে যে আপনারা আমাকে বিভিন্ন সময় কমেন্টস করেন যে কথাগুলো আমি বারবার বলি ভিডিওর মধ্যে সেই কথাগুলো আমাকে বারবার জিজ্ঞেস করেন তো আমি একটা মানুষ আসলে আমাকে সবাইকেই রিপ্লাই দিতে হয় তো অনেক রিপ্লাই দিতে দিতে অনেক সময় অনেক কমেন্টস মিস হয়ে যায় সেক্ষেত্রে আপনারা যদি কমেন্টস আমার মিস করে ফেলে সেক্ষেত্রে আসলে আপনারা মনে কষ্ট নেবেন না আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আমার ফেসবুক পেজ আছে বিং সোহাগ আমি আমার ডিসক্রিপশন বক্সও দিয়ে দেবো সেখানে গিয়ে আমাকে যদি নক করেন সেক্ষেত্রে বিস্তারিত বিষয় আমি আপনাকে বলতে পারবো বা আপনাদের সাথে ডিসকাস করতে পারবো তো আজকে পর্যন্ত ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ